পঞ্চাশ জন নিহত হয়েছেন গোলাগুলির ঘটনায় গত বাহাত্তর ঘন্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে স্থানীয় সময় শুক্রবার থেকে রোববার পর্যন্ত চারশো গোলাগুলির ঘটনা ঘটেছে গান ভায়োলেন্সে আর্ঘাইভের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিএনএন গান ভায়োলেন্স দাবি করেছে তালিকা এখনো সম্পন্ন নয় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্যের পুলিশ স্বাধীনতা দিবসের উৎসবের মাঝে যুক্তরাষ্ট্রে রক্তাক্ত এই সংঘাতের ঘটনা বিরল সিএনএন এর প্রতিবেদন বলছে শুধু নিউ ইয়র্কেই শুক্রবার থেকে রোববার পর্যন্ত একুশ জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ছাব্বিশ জন ভুক্তভোগী হয়েছেন স্বাধীনতা দিবস চারই জুলাই বারো জায়গায় গোলাগুলি হয়েছে এতে তেরো জন ভুক্তভোগী হয়েছেন অবশ্য আগের বছর পঁচিশটি ঘটনায় গুলি করা হয় তিরিশ জনকে কথা জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ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 ভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সামরিক ভবনে আশ্রয় পড়ে অন্যদিকে সাফাক নিউজ সহ কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে তিনটি ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয় যার সবগুলো বিধ্বস্ত হয়েছে তবে এই সংঘর্ষের ঘটনায় কারো হতাহত হওয়ার বা সম্পদের ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি এর আগে সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আমেরিকার সেনা ঘাঁটি আইন আসাদে একঝাক রকেট আঘাত আনে এদিকে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো দেশটি থেকে সর্বশেষ মার্কিন প্রত্যাহার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া অঙ্গীকার করছে সূত্রপাট স্টুডিও যৌথ মহড়ায় অংশ নিতে ইসরায়েলে মরক্কোর সামরিক বিমান প্রথমবারের মতো মরক্কোর একটি সামরিক বিমান ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইহুদিবাদী দেশটিতে অবতরণ করেছে বলে জানা গেছে গত রবিবার মরক্কো বিমান বাহিনীর একটি সি হান্ড্রেড থার্টি কার্গো বিমান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় হাতজোর বিমান ঘাটিতে অবতরণ করে জানা গেছে পাবলিক ফ্লাইট ট্র্যাকিং সফটওয়্যারের বিমানটির অবস্থান ধরা পড়ে যদিও ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী মরক্কোর সামরিক বিমান অবতরণের খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখ মুখপাত্র বলেছেন বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে এবং এসব দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গেও আমাদের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে তবে তিনি বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে এসব দেশের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো গত ডিসেম্বরে মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অল্প কিছুদিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও সুদানের পর চতুর্থ দেশ হিসেবে এই ন্যাক্কারজনক কাজ করে মরক্কো মিশর ও সিরিয়ায় নেতৃত্বের উনিশশো সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল মরক্কো সূত্র সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটিতে ধারাবাহিক কয়েকটি বিশাল বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে আরব এই দেশটির পূর্বাঞ্চল দেইর আজর প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে ওই মার্কিন সেনা ঘাঁটি অবস্থিত সিরিয়ার একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে মার্কিন ঘাঁটি কেঁপে উঠেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা Syrian Observatory for Human Rights Saudi আরব আরবের সরকারি নিউজ চ্যানেল আল আরাবিয়া টিভিকে বলেছে তেল ক্ষেত্রটিতে একাধিক রকেট আঘাত এনেছে সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর গণমাধ্যম শাখার প্রধান ফরহাদ শামীর উদ্ধৃতি দিয়ে রাশিয়ার নিউজ চ্যানেল রাশা টুডে জানিয়েছে তেল ক্ষেত্রটির পশ্চিম প্রান্তে দুটি রকেট আঘাত এনেছে যদিও অন্যান্য সূত্র বলেছে তেল ক্ষেত্রটির কাছে মোতায়েন বিদেশি সেনাদের প্রশিক্ষণ চলার সময় ওই বিস্ফোরণ ঘটেছে এসব বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি দুই সালে উগ্রবাদী গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে সিরিয়া ও ইরাকে অবৈধভাবে সেনা মোতায়েন করে আমেরিকা সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে জোর করে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা সূত্র পার্টস টুডে বিপর্যয়ের মুখে পড়তে পারেন ট্রাম্প কর ফাঁকি ও প্রতারণার মামলায় জড়ালো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন অভিযোগ সূত্রে জানা গেছে প্রতারণা ষড়যন্ত্র ফৌজদারি কর প্রতারণা ব্যবসার রেকর্ডে মিথ্যা তথ্য দেওয়ার জন্য ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প পে রোল কর্পোরেশনের বিরুদ্ধে দশটি এবং ওয়েসেইলবার্গের বিরুদ্ধে পনেরোটি অভিযোগ আনা হয়েছে মামলায় ট্রাম্পের প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা অ্যালেন বার্গকেও আসামি করেছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট প্রসিকিউটরের কার্যালয় প্রসিকিউটাররা জানিয়েছেন তদন্ত এখনো চলছে ট্রাম অর্গানাইজেশন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 সূত্রের উদ্ধৃতি দিয়ে এমি রার্টস লিক্স জানায় পুঁজি বিনিয়োগের অজুহাতে দুবাই ও আবুধাবিতে ইসরায়েলি নাগরিকদের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে সূত্রগুলো বলেছে ইসরায়েলেরা তাদের নিজস্ব নাগরিকত্ব ত্যাগ না করেই আরব আমিরাতের নাগরিকত্ব গ্রহণ গ্রহণ করার সুযোগ লাভ করেছে এই নাগরিকত্ব লাভের ফলে ইহুদিবাদীরা এখন অনায়াসে এবং অগ্রিম ভিসা গ্রহণ করা ছাড়াই পারস্য উপসাগর ও আরব দেশগুলো অতিক্রম করতে পারবে সূত্র বাংলাদেশ প্রতিদিন